বিটুবি মিউজিক স্টেশন মুক্ত কণ্ঠে প্রাণের সুর বেয়ান সুন্দরী ওরে ও বেয়ান সুন্দরী কবে তুমি আসবে আমার বাড়ি ও বেয়াই ওরে বেয়াই মন ব্যাপারি বেয়াই মন ব্যাপারি তোমার বাড়ি যাবো কি চোরি লাজ ভাঙ্গিয়া ঘুমটা দিয়া আইসো তাড়াতাড়ি বউ সাজাইয়া যাও না নিয়া সয়না প্রাণী দেরি ওরে ও বেয়ান সুন্দরী ওরে ও বেয়ান সুন্দরী কবে তুমি আসবে আমার বাড়ি আশার পানে নয়ন মেলে থাকি দিন কাটে না তুমি না আর কত বাকি আশায় আশায় থাকি আমি দেবে কত ফাঁকি ঘুমের ঘরে উকি দিয়া কর মাখামাখি আমার মনোভ সুখী মন পাখি নয়তো সুখী করছে উড়াউড়ি ও বেআইন ওরে ও বেয়ান সুন্দরী ওরে ও বেয়ান সুন্দরী কবে তুমি আসবে আমার বাড়ি তোমার বাড়ি যাব পার্কে চোখ মনমোহন রূপের কিরণ আসলে আমার ঘরে বিনা সুতার গিট্টু দিয়া বাঁধব মায়ার ডোরে তোমার বুকে মাথা রেখে ভাসবো খুশির জোয়ারে জীবন মনন থাকবো দুজন ডুবা দিয়া প্রেম সাগরে আমি দেখবো তোমায় নয়ন ভরে দেখবো তোমায় নয়ন ভরে রাখবো আদর করি ও বেআই ওরে বেআই মন ব্যাপারি বেআই মন ব্যাপারি তোমার বাড়ি যাবো পালকি চোরি ও বেয়ান সুন্দরী ওরে ও বেয়ান সুন্দরী কবে তুমি আসবে আমার বাড়ি তোমার বাড়ি যাব পার্কে চোরে কবে তুমি আসবে আমার বাড়ি তোমার বাড়ি যাব পার্কে চোরে